বাজা ফুলকাও খুশিতে ঘোরাও প্রদীপ জ্বালিয়ে বর বরণ করো সাত বাজা উলুদাও খুশিতে ঘোরো প্রদীপ জ্বালিয়ে বর বরণ করো নিয়ে যাবো যখন ভালোবেসেছি সাত